I got supplies. তুমি তো ওগো ফ্ল্যাট I got supplies. আরে আম করে দেখতে না মিয়া না নামতাছি এতটা ইয়া নাকি হ্যাঁ, আমু গান টান বাগে বাবু ঠারান ঠারান ওই যে সামনেরটায় চলতেছে ঢুকছে ঢুকছে কি করবো ডাকে যার ভালো প্লেয়ার মোটামুটি বুঝছেন সিরিয়াস মনে খেলা যান যান যান আমি দেখতেছি Ambil apa? Nice knock. Back up, back up. Tunggu, tunggu. Hmm, jangan ni. সর সর সর যা পরে আইস নক আছে সামনে না না ফিনিশ না উপরে উপরে নেমে আছে উপরে কি নেট ও আমিও তো পাইতেছি নেট মারছেন দেন কদিন লাইন লাগে সামনে নেমে মিতা নক আরেকটা আছে নিচে আরেকটা আছে নিচে ভালো প্লেয়ার ছিল একটা রাখতে দিছি ও প্রেমিতা ও কানাতে লোডেন মনে হয় না ওরা দূরে আছে ফাইট করতেছে স্নাইপার মার দেখেন ক্লোজ আগে চেক দিলো না Knock. পুশ দেবো পুশ দেবো আসেন আসেন মিতা পুশ দেবো গান তো নেন ব্যাকআপ দেন আমার কভার ভাত দেওয়া লাগবে বললাম পরে স্মোক হইছে নেট করতেছি এই অলরেডি তো হয় নাই আরেকটা আছে মিতা কি মেঘলা নাইছে আমসে ব্যাকআপ লাগে মিতা মারবো মারবো দুইটা নাকি একটাই জানি আইন পুশ করতেছি বুঝছে গোলাম পাত্তরের বিষয় করেন আমিও দিতাম ওকে চলো নিতে হবে না বাকি ভালো পজিশনটা ভালো লাগতেছে না এই এনিমি আছে ওর আছে ও বাঁচে তারা ক্যাম্প হবে ক্যাম্প ক্যাম্প কারে কয় আমি উপরে গেলাম గారి అయితే సమిత గారి అయితే ఎడోకి ఆల్రెడీ లో గారి మేబీ అరెక్ట్ అవుతుంది నా ఆవిడ బాగా రాహిందా ಬಿಟ್ಟನು Naga sini. Kita zone naik. Oh, very nice. Alright.